সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের যে বিষয়ে আলোচনা করব তা হল হেফাজতের তাণ্ডব ইসলাম কি বলে সুপ্রিয় দর্শক হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই সালে গঠিত হয় এবং তাদের কার্যক্রমের ধারাবাহিকতা এবং সর্বশেষ ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ আঠাশে মার্চ তাদের যে কার্যক্রম সেগুলো আপনারা জানেন আমি জানি আমরা এও জানি যে কি সংগঠিত হয়েছে ছাব্বিশ তারিখ কি হয়েছে মার্চ মাসের কি হয়েছে সাতাশ তারিখ আবার এই উপলক্ষে তারা ডেকেছেন হরতাল এখানে দুটো কথা বলা দরকার একটি হলো যেভাবে আল আল আল ইমাম আলা রইসের দৌলাহ অর্থাৎ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়া রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন ঘোষণা করা বা তাদের ভাষায় সশস্ত্র জেহাদ ঘোষণা করা এবং সশস্ত্র কার্যক্রম পরিচালনা করা লাঠি ছোটা নিয়ে মাঠে ময়দানে উন্মুক্ত আয়োজন করা এবং সে আয়োজনে সহযোগিতা করা ইসলামের আলোকে দেখার বিষয় যে এটি বৈধ কিনা সুপ্রিয় দর্শক যেহেতু হেফাজতে ইসলাম ইসলাম তাদের কাছে বড় বলে তারা দাবি করেন এবং কোরআন এবং সুন্নার ভাবধারা অনুযায়ী কোরআন ও সুন্নার নির্দেশনা মোতাবেক তারা নিজেরা পরিচালিত হতে চান বলে দাবি করেন এবং সমাজকে নেতৃবৃন্দকে নাগরিকদেরকে পরিচালিত করতে চান কিন্তু সেই পদ্ধতি কি তাদের মতো করে হবে না ইসলামের পদ্ধতি হবে ইসলামকে এই পদ্ধতি শিখিয়েছে একটি দেশের একটি রাষ্ট্রের শান্তিপূর্ণ পরিবেশের বিরুদ্ধে এরকম হুমকি সৃষ্টি করা এটি কোনোভাবেই যে বৈধ নয় এটি আমরা সাহাবা আমরা আল্লাহ তালা আনহুমের আদর্শ থেকে নিশ্চিত হতে পারি আমরা নিশ্চিত হতে পারি সুদীর্ঘ এই পনেরোশো বছর যাবৎ অলামায়ে কেরাম তাদের কার্যধারা কর্মপদ্ধতি যেভাবে পরিচালনা করেছেন সেখানে আমরা শুরুতেই উল্লেখ করতে চাই সহি বোখারের একটি হাদিস জোবায়ের রাদি আল্লাহ তালা আনহুর ফেতনার সময় দুজন লোক আবদুল্লাহ ইবনে অমরের কাছে এলেন এসে বললেন আন্তা ইবনে অমর ও সাহেবুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি হলেন অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালহুর পুত্র এবং রসুল করিম সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ফামা ইয়াম নাউকা আন্তাখরুস কি আপনাকে নিষেধ করেছে যে বর্তমান এই পরিস্থিতিতে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে আবদুল্লাহ ইবনে ওমর বললেন ইয়ামনাউনি আন্নাল্লাহ কদ হাররামা দমা আখি এটাই আমাকে নিষেধ করেছেন যে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা আমার ভাইয়ের রক্তকে হারাম ঘোষণা করেছেন যেহেতু এক মুসলিম ভাইয়ের জন্য আর মুসলিম ভাইয়ের রক্ত হারাম আর একজন মানুষের রক্ত প্রবাহ করা হারাম এটাই আমাকে নিষিদ্ধ করেছে যে আমি রাষ্ট্র সরকার এবং বর্তমান ব্যবস্থার বিপক্ষে দাঁড়াতে তারপর সে দুইটা লোক বলল আলাম ইয়াকুলিল্লাহ তাআলা কতিলুহুম হাত্তা লা আল্লাহ কি বলেননি তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো যাতে দুনিয়ায় কোনো ফেতনা ফাসাদ না থাকে আর দিন হয় সমগ্র আল্লাহর জন্যই আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে দেখুন قاتلنا في عهد رسول الله صلى الله عليه وسلم حتى লা তাকুন আল আমরা তো রসুল করিম সাল্লামের আমলে রসুল করিম সাল্লামের সময় এভাবে পৃথিবীর থেকে ফেতনা ভাষা দূর করেছি এবং দিন ধর্ম আনুগত্য যাতে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হয় সে কাজটি তো আমরা রসুল করিম সাল্লামের সাথে রসুল করিম সাল্লামের যুগে করেছি ওয়া তুরিদুনা আন তুখাতিলু আন তাকুনা ফেতনা ওয়াকুনাদ্দিনুল্লিখাইরিল্লাহ আর তোমরা কি চাও তোমরা তো চাও যে তোমরা আল্লাহর নামে আল্লাহর পথে সশস্ত্র সংগ্রাম করবে যাতে দুনিয়ায় আরও না ছড়িয়ে পড়ে আর দিন আল্লাহর উদ্দেশ্যে হবে না দিন হবে গাইবুল্লার উদ্দেশ্যে দিন হবে শয়তানের উদ্দেশ্যে অন্য বর্ণনায় রয়েছে কিউ সহি বহারির রেওয়ায়ত যে একটি লোক এসে বললেন হে আবদুল্লাহ অমর আপনি প্রতি বছর হজ করেন প্রতি বছর ওমরা করেন ওয়াতাত্রুকাল জেহাদ ফিসাবিল্লাহ এবং আল্লাহর পথে এরকম জেহাদকে আপনি ছেড়ে দিয়েছেন আপনি এই যে সরকারের জনগণের মধ্যে যে কাজগুলো ছিল এর বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন না আবদুল্লা ইবনে বলেন যে দেখুন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম তো পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেখানে রয়েছে ইমান বা সাক্ষ্য দেওয়া ইসলামের উপরে সেখানে রয়েছে নামাজ রোজা হজ জাকাত ভাই সেখানে তো জাকাতের কথা নয় এরপর আবার তিনি ওই কথাটি বললেন যেটা আমরা পূর্বে উল্লেখ করলাম এবং আবদুল্লাহ ইবনে ওমর যেটি দেখিয়েছেন সেটি হলো এই যে মানুষ তার অবস্থা অনুযায়ী দাওয়াতের কাজ করবে এবং এই দাওয়াতের কাজটাই জিহাদ এবং আল্লাহ কোরআনেই বলেছেন যারা আমার পথে জেহাদ করে অর্থাৎ তার সকল শক্তি ব্যয় করে আমার দিনকে উচ্চকিত করার জন্য দিনের উন্নয়নের জন্য প্রচার প্রসারের জন্য কাজ করে লানা হাদিয়ান না সুবুলানা আমরা তাদেরকে সুপথ প্রদর্শন করি এবং জেহাদেরই অংশ তো হল দাওয়াত হ্যাঁ এর একটি সমাপ্তি ঘটতে পারে সশস্ত্র সংগ্রামে কিন্তু সেই সশস্ত্র সংগ্রাম কি মুসলিম দেশে মুসলিমদের বিরুদ্ধে বা এমন লোকদের বিরুদ্ধে যেখানে মুসলিম রয়েছে অমুসলিম রয়েছে বা এমন স্থানে যেখানে আজান হয় এটি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না দ্বিতীয়ত হলো আমরা দেখেছি যে সেখানে হরতাল আহ্বান করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রীয় সংবিধানে হরতাল বৈধ হতে পারে বৈধ হতে পারে আন্তর্জাতিক নিয়মেও কিন্তু সুপ্রিয় দর্শক আমরা দেখব ইসলাম কি এইভাবে সরকারের বিরোধিতা করার জন্য হরতালকে সমর্থন করে কোনোভাবেই হরতাল সমর্থন করে না বরং রসুল করিম সাল্লাম বলেছেন রজুলান জান্নাহ আমি একটা লোককে দেখেছি যে সে জান্নাতে খুব স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে এ কারণে অবস্থান করছে যে রাস্তার উপরে একটি গাছ পড়েছিল কানা তুজি নাস যে বৃক্ষটা মানুষকে কষ্ট দিচ্ছিল সেই বৃক্ষটা অপসারণ করেছে সুতরাং মানুষকে যা কষ্ট দেয় সে কাজে সহযোগিতা করা হারাম আর মানুষকে হরতাল নিঃসন্দেহে মানুষকে কষ্ট দেয় ধর্মঘট মানুষকে কষ্ট দেয় সুতরাং ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়ে ইসলাম প্রচারের নাম দিয়ে হরতাল কোনোভাবেই সমর্থন নয় আমরা দেখেছি যে রাস্তার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে ছোট বালক বালিকাদেরকে দিয়ে এটা কি কোরআনুল কারিমের সম্মান রক্ষা করা হলো না কোরআনকে অপমান করা হলো যেখানে আল্লাহ সুবাহানতালা কোরআনকে সম্মান করতে বলেছেন রসুল করিম সাল্লাম এমনও বলেছেন যে কোরআনের এমন ইজ্জত দিতে হবে যে কাফের মুশ্রিকদের অঞ্চলে যেখানে মুসলিম নেই সেখানে যেন কোরআনের কোনো অবমাননা না হয় সেটি খেয়াল করবে আর সেই কোরআনুল কারিম পথের মধ্যে টুল টেবিল বিছিয়ে সেখানে তেলাওয়াত করা হলো আন্দোলনের নামে যেখান থেকে মানুষ চলাচল করে আবার এই কোরআন তেলাওয়াতের নাম দিয়ে মানুষের বাধা সৃষ্টি করা হলো এই বাধা কি ইসলামের স্বার্থে এটিকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে কোনোভাবেই সমর্থন করে না আবার আমরা দেখেছি যে নির্দিষ্ট কোনো ব্যক্তির পক্ষে মানুষকে শপথ হওয়ার জন্য ডাক দেয়া হলো মসজিদ থেকে মসজিদ কি কোনো ব্যক্তির গোষ্ঠীর মসজিদ তো সর্বজনীন সকল মানুষের এটি ব্যবহার করা এটিও কোনোভাবে বৈধ নয় সুতরাং আমরা ইসলামের প্রচার প্রশাসের স্বার্থে যাই করব সেটি ইসলামের বিধান অনুযায়ী হবে কোনোভাবেই ইসলামের বিধান লঙ্ঘন করে ইসলামের প্রচার প্রসার এটি বৈধ নয় আল্লাহ আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী শহীদ দান করুন আমিন ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি